নমস্কার বন্ধুগণ লিনাক্সে নিয়মিত ফাইল নিয়ে কাজের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত লিনাক্সে ফাইল এবং ডিরেক্টরি একসাথে ফাইল সিস্টেম তৈরি করে পূর্ববর্তী টিউটোরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি কিভাবে ডিরেক্টরি নিয়ে কাজ করতে হয় আপনি এই ওয়েবসাইটে সেই টিউটোরিয়ালটি পাবেন এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নিয়মিত ফাইল নিয়ে কাজ করতে হয় আমরা ইতিমধ্যেই অন্য একটি টিউটোরিয়ালে দেখেছি কিভাবে একটি ফাইল তৈরি করতে ক্যাট কমান্ডের ব্যবহার করা যায় বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটটি দেখুন এখন জেনে নেওয়া যাক কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল কপি বা প্রতিলিপি করা যায় এর জন্য আমাদের সিপি কমান্ড আছে দেখা যাক কিভাবে এই কমান্ড ব্যবহার করতে হয় একটি একক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প স্পেস মূল ফাইলের নাম স্পেস প্রতিলিপি হবার পর ফাইলের নাম একসাথে একাধিক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প যে ফাইলগুলি আমরা প্রতিলিপি করব সেগুলির নাম এবং ডিরেক্টরির নাম যার মধ্যে এই ফাইলগুলি কপি বা প্রতিলিপি করা হবে এখন আমরা একটি টার্মিনাল খুলব ইতিমধ্যেই আমাদের কাছে /home/anirban/arc তে test1 নামক একটি ফাইল আছে test1 এ কি আছে দেখার জন্য লিখুন cat test1 এবং এন্টার টিপুন আমরা বর্তমানে test1 ফাইলের বিষয়বস্তু দেখতে পাচ্ছি যদি আমরা অন্য ফাইল test2 তে এটি প্রতিলিপি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে cp space test1 space test2 এন্টার টিপুন এখন ফাইলটি প্রতিলিপি হয়ে গেছে যদি টেস্ট2 না থাকে তাহলে সেটি প্রথমে তৈরি হবে এবং তারপর test1 এর বিষয়বস্তু সেটিতে প্রতিলিপি করা হবে যদি test2 ফাইল আগে থেকেই থাকে তাহলে আগের লেখা নিঃশব্দে মুছে গিয়ে নতুনভাবে লেখা হয়ে যাবে এই কপি করা ফাইল দেখতে হলে লিখুন cat space test2 এবং এন্টার টিপুন আপনি একটি ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে ফাইল প্রতিলিপি করতে পারেন উদাহরণস্বরূপ লিখুন সিপি homeanirban arc demo1 homeanirban demo2 enter টিপুন এটি উৎস ডিরেক্টরি অর্থাৎ slash home slash Anirban slash ARC থেকে ফাইল ডেমো ওয়ানকে গন্তব্য ডিরেক্টরি অর্থাৎ স্ল্যাশ হোম স্ল্যাশ অনির্বাণে প্রতিলিপি করবে এটি ফাইলটিকে ডেমো টু নামে কপি করবে ডেমো টু আছে কিনা তা দেখার জন্য লিখুন LS space slash home Anirban এবং এন্টার টিপুন স্ক্রল করে উপরে যান ডেমোটু দেখা যাচ্ছে পরে আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক আপনি যদি গন্তব্য ডিরেক্টরির মধ্যে ফাইলটির একই নাম রাখতে চান তাহলে আপনি ফাইলের নাম নাও উল্লেখ করতে পারেন উদাহরণস্বরূপ লিখুন CP space slash home slash Anirban slash arc slash one space slash home slash Anirban slash enter টিপুন এটি slash home slash Anirban slash ARC directory থেকে ফাইল ডেমো ওয়ানকে স্ল্যাশ হোম স্ল্যাশ অনির্বাণ ডিরেক্টরিতে কপি করবে কপি করার ফাইলের নাম ডেমো ওয়ান হবে আগের মতোই ডেমো ওয়ান আছে কিনা তা দেখার জন্য লিখুন LS space slash home slash Anirban এবং এন্টার টিপুন এখানে আবার আমরা উপরে স্ক্রল করব আপনি এখানে ওয়ান ফাইল দেখতে পাচ্ছেন পরবর্তী আলোচনার আগে আসুন স্ক্রিন মুছে ফেলি এর আরেকটি উদাহরণ হলো যদি আমরা একাধিক ফাইল কপি করতে চাই তাহলে আমাদের গন্তব্য ফাইলের নাম দিতে হবে না আমি ধরে নিচ্ছি যে আমাদের হোম ডিরেক্টরিতে টেস্ট ওয়ান test2 test3 নামক তিনটি ফাইল আছে এখন লিখুন cp space test1 space test2 space test3 space slash home slash anirban slash testdir এবং এন্টার টিপুন এই কমান্ড ফাইলগুলির নাম পরিবর্তন না করে test1 test2 এবং test3 কে /home/anirban/testdir ডিরেক্টরিতে কপি করবে ফাইলগুলি কপি হয়েছে কিনা তা দেখতে লিখুন ls space slash home slash anirban slash testdir এবং এন্টার টিপুন আপনি দেখতে পাচ্ছেন টেস্ট1 টেস্ট2 এবং টেস্ট3 এই ডিরেক্টরির মধ্যে উপস্থিত আছে সিপি কমান্ডের অনেক বিকল্প আছে আমরা এইখানে তাদের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলি দেখব স্লাইডে ফিরে যাওয়া যাক বিকল্পগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হল r এটি একটি সম্পূর্ণ ডিরেক্টরি এবং তার ভিতরের সবকিছু একসাথে প্রতিলিপি করে আসুন একটি উদাহরণ দেখা যাক টেস্টডির ডিরেক্টরির সবকিছু টেস্ট ডিরেক্টরিতে প্রতিলিপি করা যাক তার জন্য লিখুন CP space DIR slash space test এবং এন্টার টিপুন আপনি আউটপুট বার্তা থেকে বুঝতে পারছেন সাধারণত আমরা একটি ডিরেক্টরি ও তার ভিতরের সবকিছু শুধু সিপি কমান্ড দিয়ে প্রতিলিপি করতে পারি না কিন্তু আর বিকল্প ব্যবহার করে আমরা সেটি করতে পারব এখন লিখুন CP space hyphen R space testdir space test এবং এন্টার টিপুন এখন ফাইলগুলি কপি করা হয়ে গেছে টেস্ট ডিরেক্টরি আসলে তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য লিখুন ls এবং এন্টার টিপুন আপনি দেখতে পাচ্ছেন যে টেস্ট ডিরেক্টরি উপস্থিত রয়েছে আসুন স্ক্রিন মুছে ফেলা যাক টেস্ট ডিরেক্টরির ভিতরে কি আছে তা দেখতে লিখুন ls স্পেস টেস্ট এবং এন্টার টিপুন আপনি টেস্ট ডিরেক্টরির ভিতরে বিষয়বস্তু দেখতে পাচ্ছেন এখন আমরা স্লাইডে ফিরে যাব এখন কি হবে যদি অসাবধানতা বশত আমরা একটি গুরুত্বপূর্ণ ফাইলকে ওভাররাইট করি এরকম কিছু সমস্যা এড়ানোর জন্য আমাদের হাইফেন বি বিকল্প আছে এটি প্রতিটি গন্তব্য ফাইলের একটি ব্যাকআপ বা একটি কপি করে রাখে আমরা হাইফেন আই অপশন ব্যবহার করতে পারি এটি সবসময় কোনো গন্তব্য ফাইলকে ওভাররাইট করার আগে আমাদের সতর্ক করে এখন আসুন দেখি এমভি কমান্ড কিভাবে কাজ করে এটি কোনো ফাইল সরানোর জন্য ব্যবহার করা হয় দেখা যাক এটি কিভাবে দরকারি এর দুটি প্রধান ব্যবহার রয়েছে এটি কোনো ফাইল অথবা ডিরেক্টরির নাম পরিবর্তন করতে ব্যবহার করা হয় এছাড়াও এটি অনেকগুলি ফাইল একসাথে একটি ভিন্ন ডিরেক্টরিতে সরিয়ে নিয়ে যায় এমভি প্রায় সিপির অনুরূপ আমরা ইতিমধ্যেই সিপি নিয়ে আলোচনা করেছি সুতরাং আসুন এখন এমভি কমান্ডের ব্যবহার দেখে নেওয়া যাক টার্মিনাল খুলুন এবং লিখুন MV space test one space test two enter টিপুন এটি হোম ডিরেক্টরিতে থাকা টেস্ট1 ফাইলের নাম পরিবর্তন করে টেস্ট2 করবে যদি টেস্ট2 ইতিমধ্যেই থেকে থাকে তাহলে সেটি নিঃশব্দে ওভাররাইট হয়ে যাবে আমরা যদি চাই ফাইলটি ওভাররাইট হবার আগে আমাদের সতর্কবার্তা জানাবে তাহলে mv কমান্ডের সাথে হাইফেন i বিকল্প ব্যবহার করতে হবে ধরুন আমাদের কাছে অনির্বাণ নামক একটি ফাইল আছে আমরা সেই ফাইলটির নাম বদলে টেস্ট2 করতে চাই লিখুন mv space hyphen i space Anirban space two এবং এন্টার টিপুন আপনি দেখতে পাচ্ছেন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে জিজ্ঞাসা করা হচ্ছে ফাইল টেস্ট2 কে ওভাররাইট করা উচিত হবে কিনা আমরা যদি ওয়াই টিপি এবং তারপর এন্টার টিপি তাহলে ফাইল ওভাররাইট হয়ে যাবে সিপির মতো আমরা এমভি কে একাধিক ফাইলের উপর ব্যবহার করতে পারি কিন্তু সেক্ষেত্রে গন্তব্যস্থল একটি ডিরেক্টরি হতে হবে পরের আলোচনার আগে স্ক্রিন মুছে ফেলা যাক ধরুন আমাদের হোম ডিরেক্টরিতে তিনটি ফাইল abc.txt, pop.txt এবং push.txt আছে তাদের উপস্থিতি দেখার জন্য লিখুন ls এবং এন্টার টিপুন এখানে pop.txt push.txt abc.txt ফাইল তিনটি দেখা যাচ্ছে আসুন স্ক্রিন মুছে ফেলা যাক আমরা এখন এই তিনটি ফাইলকে testdir নামক একটি ডিরেক্টরিতে সরাতে চাই এর জন্য আমরা লিখব mv space abc.txt space pop.txt space push.txt space এবং তারপর গন্তব্য ফোল্ডারটির নাম অর্থাৎ testdir এন্টার টিপুন এগুলির উপস্থিতি দেখার জন্য লিখুন ls space testdir এবং এন্টার টিপুন আপনি abc.txt pop.txt এবং push.txt ফাইলগুলি দেখতে পাচ্ছেন এখন আসুন mv কমান্ডের সাথে ব্যবহৃত কিছু বিকল্প দেখে নেওয়া যাক প্রথমে স্লাইডে ফিরে যাই mv কমান্ডের b অথবা ব্যাকআপ বিকল্পটি আছে এটি গন্তব্যস্থানের প্রতিটি ফাইলকে ওভাররাইট করার আগে সেটির ব্যাকআপ বা প্রতিলিপি রেখে দেয় ইতিমধ্যেই আমরা দেখেছি হাইফেন আই বিকল্পটি কোনো গন্তব্য ফাইলকে ওভাররাইট করার আগে আমাদের সতর্ক করে আমরা পরবর্তী কমান্ড হিসাবে আরএম কমান্ড নিয়ে আলোচনা করব এই কমান্ডের সাহায্যে ফাইল মুছে ফেলা যায় টার্মিনালে ফিরে যান লিখুন ls স্পেস টেস্টডির আমরা faq.txt নামক একটি ফাইল দেখতে পাচ্ছি ধরুন আমরা এটিকে মুছে ফেলতে চাই এর জন্য আমরা লিখব rm স্পেস টেস্টডির faq.txt এবং এন্টার টিপুন এই কমান্ডের সাহায্যে faq.txt ফাইলকে testdir ডিরেক্টরি থেকে মুছে ফেলা যাবে এই ফাইলটা আসলে মুছে গেছে কিনা তা দেখতে আমাদের আবার লিখতে হবে ls space testdir এবং এন্টার টিপুন এখন ফাইল faq.txt দেখতে পাওয়া যাচ্ছে না আপনি rm কমান্ড একাধিক ফাইলের উপরেও প্রয়োগ করতে পারেন টেস্টডির ডিরেক্টরিতে দুটি ফাইল উপস্থিত রয়েছে abc2 এবং abc1 ধরুন আপনি abc1 এবং abc2 ফাইল দুটিকে একসাথে মুছে ফেলতে চান এর জন্য লিখুন rm testdir abc1 testdir abc2 এবং এন্টার টিপুন এই কমান্ড testdir ডিরেক্টরি থেকে ফাইল abc1 এবং abc2 কে মুছে ফেলবে এই ফাইল দুটি মুছে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য লিখুন ls space testdir আপনি abc1 এবং abc2 ফাইল দুটিকে আর দেখতে পাচ্ছেন না পরবর্তী আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নিন এখন স্লাইডে ফিরে যাওয়া যাক এতক্ষণের আলোচনার সার সংক্ষেপ করা যাক একটি ফাইল মুছে ফেলার জন্য আরএম এবং তারপর ফাইলের নাম লিখতে হবে একাধিক ফাইল মুছে ফেলতে লিখতে হবে আরএম এবং একাধিক ফাইলের নাম যেগুলি আমরা মুছে ফেলতে চাই এখন আসুন আরএম কমান্ডের বিকল্প দেখা যাক কখনো কখনো একটি ফাইলকে পুনরায় লেখা বা মুছে ফেলা যায় না সেক্ষেত্রে এম ব্যবহার করে ফাইলটিকে মুছে ফেলা যায় না এক্ষেত্রে আমরা হাইফেন এফ বিকল্পটি ব্যবহার করব যার দ্বারা একটি ফাইলকে বলপূর্বক মুছে ফেলা হবে অপর একটি সাধারণ বিকল্প হলো হাইফেন আর বিকল্প আসুন দেখি কোথায় এই বিকল্পগুলি কাজে লাগে টার্মিনালে ফিরে যাওয়া যাক সাধারণত rm কমান্ড ডিরেক্টরি মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় না তার জন্য আমাদের কাছে rmdir কমান্ড আছে কিন্তু সাধারণত rmdir কমান্ড শুধুমাত্র খালি ডিরেক্টরিকে মুছে ফেলতে পারে কিন্তু একটি ডিরেক্টরি যার ভেতরে অনেক ফাইল এবং সাবডিরেক্টরি আছে সেটিকে মুছে ফেলতে কি করতে হবে আমরা এটি করার জন্য rm কমান্ড ব্যবহার করব লিখুন rm স্পেস তারপর যে ডিরেক্টরি আমরা মুছে ফেলতে চাই অর্থাৎ টেস্টডির এবং এন্টার টিপুন আউটপুট বার্তা থেকে জানা যাচ্ছে যে আমরা rm ব্যবহার করে ডিরেক্টরি ডিআইআর মুছে ফেলতে পারবো না কিন্তু যদি আমরা হাইফেন r এবং হাইফেন f বিকল্পটিকে একত্রিত করি তাহলে আমরা এটিকে করতে পারবো লিখুন rm space rf space test dir এবং তারপর এন্টার টিপুন এখন testdir ডিরেক্টরিটি সফলভাবে মুছে ফেলা হয়েছে এবার পরের কমান্ড আলোচনার জন্য স্লাইডে ফিরে যাওয়া যাক cmp কমান্ড কখনো কখনো আমাদের দুটি ফাইল একই কিনা পরীক্ষার প্রয়োজন হয় যদি তারা একই হয় তাহলে আমরা তাদের থেকে একটিকে মুছে ফেলতে পারি একটি ফাইল সর্বশেষ সংস্করণ থেকে পরিবর্তিত হয়েছে কিনা আমরা সেটিও দেখতে চাইতে পারি এটি এবং অন্যান্য অনেক কাজের জন্য আমরা সিএমপি কমান্ড ব্যবহার করতে পারি এটি দুটি ফাইলের প্রত্যেক বাইট তুলনা করে আমরা ফাইল 1 এবং 2 কে তুলনা করার জন্য লিখব CMP space file1 space file2 যদি দুটি ফাইলে একই বিষয়বস্তু থাকে তাহলে কোনো বার্তা প্রদর্শিত হবে না শুধুমাত্র প্রম্পট দেখা যাবে যদি তাদের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকে তাহলে যেখানে প্রথম পার্থক্য রয়েছে সেই অবস্থান প্রদর্শিত হবে দেখা যাক সিএমপি কমান্ড কিভাবে কাজ করে আমাদের হোম ডিরেক্টরিতে দুটি ফাইল sample1 এবং sample2 আছে দেখা যাক সেগুলিতে কি আছে লিখুন cat space sample1 এবং এন্টার টিপুন এতে লেখা রয়েছে this is a linux file to test the cmp command অন্য ফাইল sample2 তে কি লেখা আছে তা দেখার জন্য লিখুন cat space sample2 এবং এন্টার টিপুন এতে লেখা রয়েছে this is a unix file to test the cmp command এখন আমরা এই দুটি ফাইলে সিএমপি কমান্ড প্রয়োগ করব লিখুন CMP space sample1 space sample2 এবং এন্টার টিপুন দেখুন দুটি ফাইল স্যাম্পল1 এবং স্যাম্পল2 এর মধ্যে প্রথম পার্থক্যটি প্রদর্শিত হচ্ছে পরবর্তী আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক আমাদের পরবর্তী কমান্ড হলো wc কমান্ড এই কমান্ড একটি ফাইলের অক্ষর শব্দ এবং লাইনের সংখ্যা গণনা করার জন্য ব্যবহার করা হয় আমাদের হোম ডিরেক্টরিতে sample3 নামক একটি ফাইল আছে সেটির বিষয়বস্তু জানার জন্য লিখুন cat sample3 এবং এন্টার টিপুন এটি স্যাম্পল3 ফাইলের বিষয়বস্তু দেখাচ্ছে এখন আসুন এই ফাইলের উপর wc কমান্ড ব্যবহার করা যাক তার জন্য লিখুন wc স্পেস স্যাম্পল3 এবং এন্টার টিপুন কমান্ডটি দেখাচ্ছে যে ফাইলে ৬টি লাইন ৬৭টি শব্দ এবং 385টি অক্ষর রয়েছে এগুলি ছিল এমন কিছু কমান্ড যা আমাদের ফাইল নিয়ে কাজ করতে সাহায্য করে এই প্রকার আরো অনেক কমান্ড আছে উপরন্তু যেগুলি আমরা দেখেছি সেই প্রতিটি কমান্ডেরও আরো অনেক অন্যান্য বিকল্প রয়েছে এই কমান্ডগুলি নিয়ে বিস্তারিত জানতে আপনি ম্যান কমান্ড ব্যবহার করুন এখানেই আমাদের এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken tutorialorg/nmeict-intro রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ